জয় হিন্দ বাঙালি আমি সৈকত আর তোমরা দেখছো বাঙালিবাবু ব্লগারকে তো বাঙালিবাবু ব্লগার চ্যানেলে আমি সৈকত নতুন একটা ভিডিও নিয়ে এসেছি রোমাঞ্চকর ভিডিও যেটা আমি ট্রেনে জার্নি করেছিলাম তো এটা অ্যাকচুয়ালি ট্রাভেল ব্লগ তো আমি ট্রেনে জার্নি করেছিলাম আই থিঙ্ক এটা হচ্ছে নভেম্বর মাসে হ্যাঁ নভেম্বর মাসে আমি একত্রিশ একত্রিশে ডিসেম্বর ফিরেছিলাম এটা ছিল হচ্ছে বিহার বিহারের ঔরঙ্গাবাদ গিয়েছিলাম নবীনগরে ভেলের সাইটে তো এনটিপিসির পাওয়ার প্ল্যান্টের একটা কাজ হচ্ছিল ভেলের তরফ থেকে তো সেইখানে আমি কিছু কাজের জন্য গিয়েছিলাম তো সেই প্ল্যান্টটা আমার মানে ঘোড়া একটা ট্রেনিং বলতে পারো তো ভেলে সেই ট্রেনিংটা হয়েছিল তো কোয়ালিটি ডিপার্টমেন্ট থেকে তো সেই ট্রেনিংটাতে জয়েন করতে গিয়ে আমি পুরো ভিজিট মানে পুরো সাইটটাকে ভিজিট করেছিলাম এবং মানে কিছু এমন এমন জায়গায় উঠেছিলাম যেগুলো বলা সত্যিকারের মানে যত বলবো তত কম হেভি সুন্দর জায়গা পাওয়ার প্ল্যান্ট মানে বুঝতেই পারছো ওখানে যে নতুন একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে অলরেডি তৈরি হয়ে গেছে আর কিছু কাজ হয়তো বাকি আছে তো আমি এটা ডিসেম্বর মাসে গিয়েছিলাম তো সেই কারণে এই ভিডিওটাতে এই পুরো ভিডিও মানে যতগুলো ক্লিপ আছে সব দেখতে পাবে খুব সুন্দর একটা জায়গা আমি পুরোটা ঘুরতে পারিনি জাস্ট আমি সাইটটা ভিজিট করেছিলাম তো সাইটটা ভিজিট করে যতটা ফুটেজ আমি কভার করতে পেরেছি সেই কভার সেইগুলো আমি আমার ভিডিওতে তুলে ধরেছি তো প্লিজ চ্যানেলটাকে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্লিজ প্রেস করে দিও এটা তোমাদের কাছে রিকোয়েস্ট একটু সাপোর্ট করো একটু সাপোর্ট অনেকেই আছে ভিউ দিচ্ছ বাট সাবস্ক্রাইব করছো না please subscribe please subscribe my channel আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমি প্রায় নব্বই মিটার উঁচুতে দাঁড়িয়ে ভিডিও করছি এটা হচ্ছে বয়লার সেকশান এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের তো দেখতেই পাচ্ছ কতটা উঁচু প্রায় নব্বই মিটার আমার আমি নিচের হচ্ছে জিনিসগুলো দেখছি না খুবই ছোট লাগছে পুরোটা ভিডিও করা তো সম্ভব নয় তাই কিছু ছবি আমি তুলে ধরেছি সবার সামনে তো এইগুলো দেখতে পাচ্ছ এক একটা এক একটা জায়গার ছবি তো এইগুলো বয়লার সেকশন আমি মেনলি বয়লার সেকশনে ছিলাম তো কিছু পাম্প স্টেশন রয়েছে কিছু রিসাইকেল করছে ওয়াটার সেগুলোও রয়েছে সেগুলো আমি ছবির মাধ্যমে তুলে ধরেছি তার চিত্রস্থ এগারোটা পঁয়তাল্লিশে জম্মু কাওয়াই এক্সপ্রেসে করে পৌঁছেছিলাম হচ্ছে তো যাওয়ার সময় তো তুলে ধরেছি তো যাচ্ছি তো যাচ্ছি সময় আর থামে না রাত্রির হঠাৎ একদিন বৃষ্টি আসে মানে শীতকালে বৃষ্টি মানে বুঝতে পারছো কীরকম ঠান্ডা পড়বে প্রচণ্ড ঠান্ডা ছিল তো বৃষ্টির পরে আরও ঠান্ডা হয়ে যায় তো সেটারই একটা ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরেছি খুব সুন্দর লাগছিল বৃষ্টিটা শেডের উপরে পড়ছে আর অসাধারণ একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছিল তো এখান থেকে তো ফিরেছিলাম একত্রিশে ডিসেম্বর দু হাজার একুশে সেদিনকে সারাদিন কাজ করার পর রাত্রিবেলা ট্রেনে রাত্রি সাড়ে এগারোটায় তাও আবার ট্রেন লেট করেছিল সাড়ে বারোটা পৌনে একটা বাজিয়ে দিয়েছিল তাই কোনো ভিডিও আমি করতে পারি শরীরে অতটাও জোর ছিল না যে ভিডিওটা করব বলে তাই তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এরপরে আর একটা নতুন ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে তো সেটা দেখলে তো অবাক হয়েই গেল